জল ছিটতে গেলো কী করতে যাচ্ছে ওরা কিছু দেওয়া হয়নি তা ইয়াটা পেয়েছে খবর পেয়েছে বুঝলি আওয়াজ ও এখান তো ওই মালগুলো যাচ্ছে তো ওখানে ও এখান তো ওই মালগুলো যাচ্ছে না হ্যাঁ, খাবার দেয় তো খবর

ওরা খবর পেতে পেতে ওরা শেষ করে গেলাম ওরা আসছে এইদিকে হুম জল ঘোলা করে গেল হুম হুম ট্যাংরা হলে গল্প হয়ে যাবে ট্যাংরা খেয়ে নেবে ওদিকে আর মাল নেই সব এদিক চলে এসছে আর আছে অল্প আছে এ হলো সবার